السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو القاهر فوق عباده ويرسل عليكم حفظه حتى إذا جاء أحدكم الموت توفته رسلنا وهم لا يفرطون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين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 আর পূর্বের দল আবার আসে এইভাবে এই দল প্রত্যেকটা দিন ফজর থেকে আসর আসর থেকে ফজর এইভাবে ডিউটি পালন করে প্রত্যেকটা বান্দার সব কিছু আল্লাহ তালার কাছে রিপোর্ট পেশ করেন দুই নম্বর হল ইউবাল্লুগুন আসসালাম ইলা রৌদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের মধ্যে কিছু ফেরেশতা আছে যারা পৃথিবীর যে কোনো প্রান্তেই রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের উপর দরুদ প্রেরণ করে সেই দরুদ রসুল করিম সাল্লাহ আলী হোসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দেন এই দায়িত্বে কিছু ফেরেস্তা নিয়োজিত আছে তিন নম্বর হল পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কোনো ব্যক্তি একা একে হোক অথবা দলবদ্ধভাবে তেলাবত করুক অথবা কোরআন সন্ন্যাহের কোনো আলোচনা শুনুক সেই জায়গাটাকে সে মানুষগুলোকে আল্লাহর কিছু তারা বেষ্টন করে রাখেন তাদের ব্যাপারে আল্লাহ তালার কাছে এ রিপোর্ট পেশ করেন যে এরা আপনার কাছে জান্নাত চায় জাহান্নাম থেকে মুক্তি চায় মাগফেরাত চায় তো তাদের রিপোর্ট অনুযায়ী আল্লাহ তালা তাদেরকে সাক্ষী রেখে তাদের এই দোয়াগুলো কবুল করে থাকেন তিন নম্বর ছিল এটা চার নম্বর গত জুমায় বলেছিলাম প্রত্যেকটা নামাজেই বিশেষ কিছু ফেরেস্তা অবতরণ করেন প্রত্যেকটা নামাজিকে তার নামাজের পাশে মুসল্লির পাশে দাঁড়িয়ে যান হাদিসে এসেছে কোনো ব্যক্তি যখন একা একা নামাজ পড়ে সে যেন একা মনে না করে তার ডানে এবং বামে দুজন ফেরেস্তা তাকে ঘিরে রাখেন এবং সে যখন দোয়া পড়তে থাকে সামি আল্লাহলিমান হামিদা যখন রুকু থেকে ওঠে ওই সময় বান্দা যখন বলে সাথে সাথেই রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারকান ফিহি যখন বলে আল্লাহর ফেরেশতারা আমিন বলেন এবং বান্দাকে কথা বলেন তোমার এই প্রশংসা আল্লাহ তালা শুনেছেন আজকে পঞ্চম নম্বর হলো ইন্না মিনহুম মাই ইয়াহদুরুস লিল আউয়াল ফাল আল্লাহ রসুল সাল্লাহ আলহি বলেছেন পৃথিবীতে কিছু ফেরেস্তা আছে জুমার দিন জুমার নামাজের পূর্বে ফজরের পর থেকে মসজিদে চলে যায় প্রত্যেকটা মসজিদে জুমার দিন ফজরের পরেই আল্লাহর বিশেষ একদল ফেরেস্তা মসজিদে চলে যায় ফায়াক্তুবুন আল আউ্য়াল থুম্বাল আউ্য়াল আল্লাহ রসুল বলেন এরা মসজিদের দরজার সামনে গেটের সামনে দাঁড়িয়ে যান একটা খাতা নিয়ে এরা রেজিস্ট্রি করে কে আগে ঢুকলো কে কার পরে ঢুকলো এইভাবে রেজিস্ট্রি করতে থাকে একদম ইমাম সাহেবের খুদ্া শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রসুল বলেছেন যখন ইমাম সাহেব খুদ্া দেওয়া শুরু করেন তওয়াউ সোহফাহুম তাদের খাতাকে ভাস করে রেখে দেন ওয়াস্তামি আল খুতবা আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেন ওই ফেরেস্তারা মসজিদের মধ্যে বসে খুদ বা মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকে আমরা বা শুনি বা না শুনি আল্লাহর তারা মনোযোগ সহকারে বা শোনেন হাদিসে এসেছে যে ব্যক্তি প্রথম প্রবেশ করে মুসলিম শরীফের হাদিস যে ব্যক্তি প্রথমে প্রবেশ করে ইয়তিহি সদকাতাল বাদানাতি আল্লাহ রসুল বলেছেন তাকে একটি উট কোরবানের সওয়াব তাকে প্রদান করা হয় সুম্মাল্লাজি ইয়াদখুল এরপরে যে প্রবেশ করে হিল বা করা আল্লাহ রসুল বলেন তাকে গাভী বা গরু কোরবানের সওয়াব তাকে দেওয়া হয় এরপরে যে বকরি এরপরে আল্লাহ রসুল বলেছেন সুম্মা দাজাজান এরপরে যে মুরগি সালকা করার সওয়াব পাবে কোরবানির সওয়াব পাবে এগুলো বলার উদ্দেশ্য হলো আল্লাহ রসুল যে এইটা আসলে আমরা সাধারণত যে ব্যক্তিটা উট কুরবানি করে আমরা মনে করি বিশাল বড় কুরবানি করেছে গরু একা কুরবানি করেছে বিশাল বড় একটা কোরবানি করেছে এরকম আমরা সাধারণত মনে করি এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম উট কোরবানি গরু কোরবানি খাসি কোরবানি আর মুরগি কোরবানির কথা বলে ওই প্রাণীটা বোঝানো উদ্দেশ্য নয় বরং বিশাল সওয়াব তাকে প্রদান করা হয় এই কথাই ইঙ্গিত করেছেন এজন্য জুমার সলাতে আগে আগে আসা যারা আগে আসেন তারা তো অবশ্যই যে আগে প্রবেশ করে তার কাছে কিন্তু আলাদা একটা মজা লাগে ভালো লাগে যাহা আমি আজকে আগে মসজিদে ঢুকতে পেরেছি আজকে আমার আগে একজন ঢুকেছে দুইজন ছিল এগুলোর ব্যাপারে প্রতিযোগিতা হতো এখনও তো অনেক মসজিদ আছে যে মসজিদগুলো এগারোটার সময় ভরে যায় আর আমাদের আসা শুরু হয় দ্যাট শো একটার পরে এমনও হয় যে যখন খুদ্া শুরু হয় নামাজে দৌড়ে দৌড়ে এসে নামাজে শরিক হয় জুমার সলাতের অনেক গুরুত্ব আছে খুদ্া যখন আজান হয়ে যায় আজানের পরে দুনিয়াবি কোনো কাজ নামাজের প্রস্তুতিমূলক কাজ ছাড়া অন্য কোনো কাজ করা তার জন্য জায়েজ নেই হারাম ব্যবসা করাও হারাম বাড়ির অন্য কাজ করাও হারাম আপনার ব্যক্তিগত কাজ যে কোনো কাজ যেগুলো আপনার জায়েজ ছিল সেগুলো সব হারাম হয়ে যায় যখন জুমার সলাতের আজান হয়ে যায় শুধুমাত্র নামাজের প্রস্তুতিমূলক কাজগুলো করার অনুমতি থাকে এই জন্য আজানের পরে অন্য কোনো কাজ করা আমরা যারা নামাজে আসি আমরা যারা একটু দিনের লাইনে অগ্রসর আমাদেরও এমনটা হয় যে আজান হয়েছে একটু পরে অন্য কাজ কাজটা শেষ করে নেই এ ধরনের বিভিন্ন কাজের মাধ্যমে আমরা সময়কে অন্যদিকে নষ্ট করি যেটা জায়েজ কাজগুলো আমি হারাম বানিয়ে ফেলি পঞ্চম নম্বর ছিল এটা ছয় নম্বর আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ফেরেস্তাদের মধ্যে কিছু ফেরেস্তা আছে মুনফিক আলাল মুমসিক প্রত্যেকটা দিন প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ রসুল বলেছেন মা মিন ইয়ানজিলানে আল মালাকান আবু দাউদ শরীফের হাদিস আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকটা মৌমিনের সাথে মৌমিনের কাছে এমন কোনো মৌমিন নেই যে মৌমিনের কাছে প্রতিদিন দুইজন ফেরেস্তা আগমন করে না যেই ফেরেস্তাগুলো এসে যেই ব্যক্তি দানশীল সর্বক্ষেত্রে খরচ করে আবার আল্লাহ রাস্তায়ও খরচ করে যে ব্যক্তি সর্বক্ষেত্রে খরচ করে আল্লাহ রাস্তায়ও খরচ করে এর জন্য একজন ফেরেস্তা দোয়া করে আল্লাহ ফেরেস্তারা বলে হে আল্লাহ এই দানশীলকে আপনি আরো অনেক দিন আপনি তাকে যে সম্পদ দিয়েছিলেন সে খরচ করে আপনি তাকে আরো দিন আরো বৃদ্ধি করে দিন যে কারণে দানশীলের সম্পদ নষ্ট হয় না আল্লাহ তালা তার সম্পদকে হেফাজত করেন আর যে ব্যক্তি দুনিয়ার সমস্ত ক্ষেত্রেই খরচ করে কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করে না তাদের ব্যাপারে আরেক ফেরেস্তা এ বদুয়া করে আল্লাহ তুই হে মুমসিকান তালাফান হে আল্লাহ আপনি একে এমন সম্পদ দিন যে সম্পদ ধ্বংস করে ফেলবে যে সম্পদ দ্বারা তার উপকার হবে না এই সম্পদ ধ্বংস ধ্বংস হয়ে যায় এমন সম্পদ তাকে দান করুন যে কারণে দেখা যায় অনেক সময় আছে সম্পদ অনেক আসে কিন্তু বরকত হয় না এই সমস্যায় চলে গেল আর একজনের সমস্যায় চলে গেল অসুস্থতার কারণে চলে গেল ইনকাম হয় অনেক উপার্জন হয় অনেক কিন্তু খরচ এমন এমন খরচ হয় যেগুলো অন্য ব্যক্তির হয় না কিন্তু তার হচ্ছে বুঝতে হবে যে এই সম্পদ আসলে আমার জন্য নেয়ামত নয় বরং এই সম্পদটা এভাবেই যাবে এই জন্যই আমার কাছে আল্লাহ দিয়েছিলেন ফেরেস তারা বদ করে আমার সম্পদের জন্য আল্লাহ এর সম্পদ এর থেকে দূর করে দিন দূর করে দিন দুইভাবে দূর করে একটা হলো বরকত নষ্ট করে দেয় এমন এমন বিপদ আপদ দেয় যেগুলো আসলে আসার কথা ছিল না সেগুলো দিয়ে তার সম্পদকে দূর করে আরেকটা হলো তার মাধ্যমে দূর হয় না সেই সম্পদগুলো সারা জীবন কষ্ট করে সে জমা করে তার সন্তান আদি সিন্দা পাওয়া মাত্রই সেগুলোকে শেষ করে দেয় এগুলো আমাদের চোখের সামনে অনেক আছে দেখবেন বাবায় অনেক ধন সম্পদ রেখে গেছে দু একজন সন্তান তারা বাবার মৃত্যুর পরে অল্প দিনে এই সমস্ত সম্পদগুলো শেষ করে ফেলছে এই জন্য আমার সম্পদ আমার কাছে বরকতপূর্ণ এবং আমার ওয়ারিসিনদের সন্তানদের কাছেও বরকতপূর্ণ হওয়ার জন্য ফেরেস্তাদের দোয়া পাওয়া সেই দোয়া পাওয়ার জন্য আল্লাহ রসুল বলেছেন যারা সর্বক্ষেত্রে খরচ করে আবার আল্লাহ রাস্তায় খরচ করে এদের সম্পদ টিকে যায় বরকত হয় আর যারা সমস্ত ক্ষেত্রে খরচ করে কিন্তু আল্লাহ রাস্তায় খরচ করে না তাদের এই সম্পদগুলো থাকে না কারণ না থাকার বদুয়া ফেরেস্তারা করে এজন্য প্রত্যেকটা ব্যক্তির সাথেই দুটি করে ফেরেস্তা অবতরণ করে এই ফেরেস্তাদের কাজই হলো এইটা যে ব্যক্তি আল্লাহ রাস্তায় খরচ করে তার জন্য দোয়া করে তার সম্পদের বৃদ্ধির জন্য বরকতের জন্য আর আরেক ফেরেস্তা যে সমস্ত ক্ষেত্রেই খরচ করে কিন্তু আল্লাহ রাস্তায় খরচ করে না তার জন্য বদোয়া করতে থাকে ছয় নম্বর সাত নম্বর লিজারিল মারিজ আবিল মাইয়িত কিছু ফেরেস্তা আছে যে ফেরেস্তাগুলো যে ব্যক্তি অসুস্থ অসুস্থ ব্যক্তিকে যখন কোনো ব্যক্তি দেখতে যায় অসুস্থ ব্যক্তিকে যখন কোনো ব্যক্তি দেখতে যায় ওই যে ব্যক্তি বের হলো দেখার জন্য ওই ব্যক্তি আল্লাহ রসুল বলেছেন সে তো মনে করে একা ঘর থেকে বের হলো আল্লাহ রসুল বলেন সে আসলে একা বের হয় না খরাজা আলফা মালাক তার সাথে সত্তর হাজার ফেরেস্তা বের হয়ে যায় আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম থেকে আলিয়া রবি আল্লাহ তালহু বর্ণনা করেন যখন কোনো ব্যক্তি যখন কোনো ব্যক্তি সন্ধ্যা বেলায় কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য বের হয়ে যায় সে তো বের হয়ে গেলে একা অথবা তার ড্রাইভার সহ সে একা বের হয় না আল্লাহ রসুল বলেন মালাক তার সাথে সত্তর হাজার ফেরেস্তা বের হয়ে যায় আর তার জন্য দোয়া করতে থাকে আল্লাহ ফির আল্লাহ একে মাফ করে দেন আল্লাহ আল্লাহ একে যাবতীয় কল্যাণ দ্বারা তাকে খুশি করে দেন এরপরে ফেরেস তারা দোয়া করে ওয়াকান আলহু হরি তুনফিল জান্নাত আল্লাহ রসুল বলেছেন সে যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তার সাথে সত্তর হাজার ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকে আর আল্লাহ তার জন্য ফিল জান্নাতে একটা বাগান দান করেন বলেন সুহান আল্লাহ তুমি দুনিয়াতে একটা বাগান বাড়ি বানাইতে চেয়েছো বানাইতে পারো নাই তোমার দুনিয়াতে বাগান বাড়ি ছিল না আল্লাহ বলেন কোন অসুস্থ ব্যক্তিকে যখন কেউ দেখতে যায় এই দেখতে যাওয়ার কারণে আল্লাহ তালা তাকে দুইটা পুরস্কার দান করেন একটা পুরস্কার হলো সত্তর হাজার ফেরেস্তা তার জন্য মাফেরাত ইস্তেফারে দোয়া করতে থাকে তার বরকতের দোয়া করতে থাকে সুস্থতার দোয়া করতে থাকে আর দুই নম্বর হলো সারা জীবন তাপস্যা করেও সে একটা বাগান বাড়ি তৈরি করতে পারে নাই আমি আল্লাহ সুবাহান হুয়া তালা তার জন্য জান্নাতে একটা বাগান বাড়ি তৈরি করে দিব আমরা তো অসুস্থ ব্যক্তিকে দেখতে তো যাই না গেলেও সেখানে গিয়ে হয়তো কান্নাকাটি করি আফসোস করি আল্লাহ রসুল বলেছেন না বা কিছু হাদিয়া উপঢোকন নিয়ে যাই এইটা মূলত সুন্নত নয় হ্যাঁ তবে যদি অসুস্থ অভাবী হয় গরিব মানুষ হয় তাহলে সেই ক্ষেত্রে হাদিয়া নিয়ে যাওয়া এটা ভালো কিন্তু এর চাইতে বেশি উপকারে আসে হলো আল্লাহ রসুল বলেছেন যখন তোমরা যাবে দেখার জন্য তখন চুপচাপ অন্য গল্প না করে তার জন্য দোয়া করতে থাকবে আজিম রব্বাল আরশিল করিম আইয়াশফিয়াকা এসেছে যখন এ ধরনের দোয়া করতে থাকে শেফার দোয়া করতে থাকে আল্লাহ আপনি একে মাফ করে দিন আল্লাহ একে সুস্থ করে দিন আল্লাহ এর হায়াতের মধ্যে বরকত দান করেন যখন এ ধরনের দোয়া করতে থাকে হাদিসে এসে চাল্লা রসুল বলেছেন মালা বিকৌলিকা আমিন আমিন যখন তোমরা দোয়া করতে থাকো তোমার কথার সাথে সাথে ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে এই জন্য ফেরেস্তারের আমিন আমিন আপনি যখন দোয়া করবেন তার জন্য যখন দোয়া করেন তখন এই ফেরেশতারা আমিন আমিন বলে আর এর মাধ্যমে আল্লাহ তালা অসুস্থ ব্যক্তিদের আরোগ্য আরো দ্রুত করেন আল্লাহ রসুল বলেছেন যখন কোনো ব্যক্তি শুধু দেখা করতে গেল দেখার জন্য গেল ওই পর্যন্তই দেখা পর্যন্তই সীমাবদ্ধ থাকে না সত্তর হাজার ফেরেস্তা কোনো ব্যক্তি যদি সন্ধ্যায় যায় ফজর পর্যন্ত তার জন্য সত্তর হাজার ফেরেস্তা দোয়া করতে থাকে মাগফিরাতের দোয়া করতে থাকে তার সুস্থতার দোয়া করতে থাকে তার হায়াতের নিরাপত্তার দোয়া করতে থাকে আর কোনো ব্যক্তি যদি সকালবেলা ফজরের পরে যদি কোনো অসুস্থ ব্যক্তিকে যদি দেখা করতে দেখতে যায় আল্লাহ রসুল বলেছেন মুসবিহান কোনো সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত মাগরীব পর্যন্ত তার জন্য সত্তর হাজার ফেরেস্তা দোয়া করতে থাকে এই জন্য এটাকে এবাদত মনে করা অনেক বড় এবাদত আমরা এগুলোকে মনেই করি না যাই কার কাকে দেখতে যার সাথে আমার সম্পর্ক আছে আমার পাশের বাড়ির মানুষটা অসুস্থ হয়ে পড়ে আছে তাকে দেখতে যাব তো দূরের কথা বরং তার সাথে আমার সম্পর্কই নেই আত্মীয় স্বজনের মধ্যে অসুস্থ থাকে বন্ধু বান্ধবের মধ্যে অসুস্থ থাকে প্রতিবেশীর মধ্যে অসুস্থ থাকে যার সাথে একটু সম্পর্ক ভালো সে যদি অনেক দূরেও থাকে তাকে দেখার জন্য চলে যায় আর পাশের বাড়ির মানুষটা অসুস্থ হয়ে আছে তার খোঁজ খবর নেই না দেখতে যাই না আল্লাহ তালা আমাদের সবাইকে এগুলোকে এবাদত মনে করে করা আল্লাহ রসুল বলেছেন যারা অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাবে এদের জন্য একদল ফেরেস্তা আছে সত্তর হাজার ফেরেস্তা এদের জন্য নিয়োজিত থাকে এরা এদের জন্য দোয়া করতে থাকে আট নম্বর কোন মমিন যখন কোন মমিনের অগচরে গোপনে দোয়া করে মুখলেসান এখলাসের সাথে সেই দোয়া করার সাথে সাথেই একদল ফেরেস্তা আছে যে গুলো তার সাথে আমিন আমিন বলে আর বলে ওয়ালাকা মিসলা আজরি হে ওয়ালাকা মিসলা আজরি হে আল্লাহকে বলে আল্লাহ এই যেই মমিন অপর মমিনের জন্য আরেকজনের জন্য দোয়া করছে এমন ব্যক্তির জন্য দোয়া করতেছে সে জানেও না এই দোয়ার পিছনে তার কোনো স্বার্থ নেই আল্লাহ দেখেন এই মমিন আর একজনের জন্য কত দিল থেকে দোয়া করতেছে আল্লাহ আপনি তাকেও অনুরূপ দান করেন অর্থাৎ আপনি যখন কোনো ব্যক্তির অবচরে দিল থেকে এখলাসের সাথে যখন কোনো মমিনের জন্য দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া যেন আপনার জন্য কবুল হয় এই কবুল হওয়ার দোয়া করে আরেক ফেরেস্তা বলেন সুবাহান মনে করতে পারেন আপনি অন্যের জন্য দোয়া করলে আপনার কি লাভ আপনার দোয়া অন্যের জন্য কবুল হইতেও পারে নাও হইতে পারে কিন্তু আপনি যখন অন্যের জন্য দোয়া করেন তখন আপনার এই দোয়াটা যেন আপনার জন্য যেন কাজে লাগে এই জন্য আল্লাহর একদল ফেরেস্তা আছে যারা আপনার জন্য দোয়া করে জাল্লা এই মমিন আরেক মমিনের অগচরে তার জন্য দিল থেকে দোয়া করতেছে আল্লাহ আপনি আগে একে দিন তারপরে ওনার জন্য কবুল করুন এটা একদল ফেরেস্তাদের কাজ আমরা দুয়ার ক্ষেত্রে অনেক মনে করি যে হুজুরের কাছে বিশেষ করে এটা আমার জন্য অনেক বড় একটা কঠিন একটা কাজ নামাজে দাঁড়াবো তার আগে এসে বলেন যে হুজুর নামাজের পরে একটু দোয়া করেন দিলের একটা কথা বলে কিছু মনে করবেন না যদি এরকম বলেন অনেক সময় আমাদের নামাজটা নষ্ট হয়ে যায় কারণ হলো যদি ওই দুয়ার কথা যদি নামাজের মধ্যে মনে না আসে সালাম ফিরানোর পরে মনে থাকে না ওই দুয়ার একটা পেশার চাপ একটা মাথার মধ্যে থাকে পুরো নামাজের মধ্যেই যদি ওই রকম নামাজের মধ্যে যদি প্রেশার আসে আমার যেহেতু আসে আমার মনে হয় সবারই আসবে আপনি নিজেই দেখেন যে আপনি যদি মনে করেন নামাজের পরে ইমাম সাহেবকে এই কথাটা বলবো দেখবেন আপনার নামাজের কি অবস্থা হয় নামাজে মনোযোগ থাকলেও আপনি সবসময় মনে হবে সালাম ফিরাবার হুজুরের কাছে গিয়ে এই কথাটা বলবো দোয়া চাইব এই জন্য এটা আমার জন্য অনেক প্যারা একটা কঠিন কাজ অনেক সময় ভুলেও যাই এর জন্য মনে করেন যে হুজুর দোয়া করলো না আসলে হাদিসে এসেছে এই এই হাদিস থেকেই বোঝা যায় কোনো ব্যক্তি যখন দিলের ভিতরে যখন কোনো কিছু আসে ওই জিনিসটা আর বলার প্রয়োজন হয় না ফেরেশতারা আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহর কাছে ওই ব্যক্তি দিলের কথাগুলো পৌঁছিয়ে দেন আপনি যখন বলেন যে ইমাম সাহেব যেন এই কথাগুলো বলেন এই কথা বলার সাথে সাথেই আল্লাহর কাছে এগুলো ফেরেস তারা পৌঁছিয়ে দেন এটা বললে ভালো না বললেও কোনো সমস্যা নেই বরং আপনি যখন দোয়া চাইবেন সেই দোয়াটা যদি এলানান ঘোষণা করে যদি না হয় সেটা আরো বেশি উপকারী কারণ এই হাদিসে বোঝা যায় অবচরে যখন কারো জন্য দোয়া করা হয় সেই দোয়ার ভিতরে এখলাস থাকে আর আপনার নাম নিয়ে যখন দোয়া করা হবে সেইটা অনেকটা এমনটা হতে পারে যা আপনাকে শোনানোর জন্য আপনাকে খুশি করার জন্য আপনার নাম নিয়ে দোয়া করতেছে সেটা আল্লাহর জন্য নাও হইতে পারে এই জন্য যেই দোয়ার ভিতরে গোপনীয়তা থাকে যেই দোয়ার ভিতরে আপনি যখন দোয়া চেয়েছেন যখন আপনার জন্য কোনো ব্যক্তি নাম না ধরে যখন উদ্দেশ্য করে দোয়া করে তখন সেই দোয়ার ভিতরে এখলাস থাকে নাম বলে দিলে এখলাস ওই পরিমাণ থাকে না নাম বলে দেওয়ার দোয়া ফেরেস্তারা করে না যে ব্যক্তির নাম ছাড়া দোয়া করে ফেরেস্তারা তার জন্য দোয়া করে কারণ তার ওই দোয়ার ভিতরে এখলাস থাকে এই জন্য আমার একটা অনুরোধ থাকবে এটা দোয়া যেগুলো করার নামাজের পরে ঘোষণা দেওয়ার মতো যেগুলো আমাকে বললে বলতে পারেন পাশাপাশি পিছনের এক একজনকে বলে রাখবেন যেন সালাম ফিরানোর পরে তারা যেন বলে দেয় আমাকে না ভুললেই ভালো হয় শুধু আমাকে না যে কোনো ইমামকেই না বললেই ভালো হয় কারণ ইমামের নামাজ যদি নষ্ট হয় বা সমস্যা হয় মুক্তাদিদের নামাজের অবস্থাও ঠিক খারাপ হয়ে যাবে এই জন্য এই গুলো ইমামকে না দেওয়া হ্যাঁ আপনি নামাজের পরে সালাম ফিরানোর পরে যা বলেন অথবা পিছনে মসজিদ সাহেব থাকেন পাপ আসে আর একজনকে বলেন যে সালাম ফিরানোর পরে একটু হুজুরকে দোয়া করতে বলবেন এটা হলে সবচেয়ে ভালো হয় আর কোনো কারণে যদি নাম বলা নাও হয় আপনি আগে বলছেন ইমাম সাহেব বলতে পারে নাই বা ঘোষণা করে নাই এই দুয়ার ভিতরে আরো এখলাস বেশি থাকে এই দুয়াটা আরো ফেরেস তারা এই দুয়া আল্লাহর কাছে পৌঁছিয়ে দেন আমিন আমিন বলতে থাকেন আর বলতে থাকে ওয়ালাকা আজরু মিসলিহি তার জন্য আরো অনুরোপ আল্লাহ আপনি দান করুন এটা হলো আট নম্বর নয় নম্বর হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন দাজ্জাল এমন একটা পাওয়ারফুল দল হবে যারা পৃথিবীর মামিন বালাদিন মক্কাতা আল্লাহ রসুল বলেছেন এমন কোনো দেশ নাই এমন কোনো জায়গা নেই যেই জায়গা দাজ্জাল প্রবেশ করবে না এমন কোনো জায়গা নেই যেই জায়গায় দাজ্জাল প্রবেশ করবে না ইল্লা আল মক্কা অল মদিনাতুল মুনাওয়ারা তবে মক্কা এবং মদিনা ছাড়া কারণ ইয়াহরুসুনাহা মা মিন নিকাবিন আল্লাহ রাসূল বলেছেন এমন কোন রাস্তার মাথা নেই এমন কোন গলির মাথা নেই যে গলির মাথায় ইয়াহরুসুনাল মালাইকাতু সুফুফান ফেরেশতারা সারিবদ্ধভাবে সেই গলির মাথায় পাহারা দিচ্ছে না রাত দিন চব্বিশ ঘন্টা দিনের পর দিন বছরের পর বছর এইভাবে পাহারা দিচ্ছে যতদিন পর্যন্ত কেয়ামত সংগঠিত না হবে মক্কা এবং মদিনার প্রত্যেকটা গলির মাথা একদল ফেরেস্তারা পাহারা দিচ্ছে যেন দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করতে না পারে এজন্য দাজ্জাল এবং দাজ্জাল মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না ফেরেস্তারা সেই মক্কা মদিনাকে পাহারা দিচ্ছেন এটাও একদল ফেরেস্তাদের কাজ যে ফেরেস্তাগুলো সদা সর্বদায় মক্কা মদিনাকে পাহারা দিচ্ছেন যেন দাজ্জাল প্রবেশ করতে না পারে বোখারি শরীফের হাদিস আল্লাহ রসুল বলেছেন সব জায়গায় প্রবেশ করবে এমন একটা ফেতনা হবে এই দাজ্জালের এমন কারিশমা থাকবে সে আগুন হাতে নিয়ে রাখবে মৃত ব্যক্তিকে সে মৃত বাবাকে তার সামনে সন্তানের সামনে উপস্থিত করবে এমন অবস্থা হবে কেউ এর ফেতনা থেকে বাঁচতে পারবে না এটা কেয়ামতের একটি বড় আলামত এর মধ্যে আলোচনা করেছিলাম গত কয়েক জমা আগে দশ নম্বর হল আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছেন প্রত্যেকটা মানুষের সাথে একজন করে বডিগার্ড থাকে এরা তো কাতিবিন তো এছাড়াও আরো একজন বডিগার্ড থাকে আল্লাহ রসুল বলেছেন কোরআনে হাকিমের মাঝে একষট্টি আন তোমা আয়াত আল্লাহ বলে আল্লাহ বলেন আমি আমার বান্দাদের বিপদ আপদ থেকে হেফাজত করার জন্য আমি একাই যথেষ্ট আমি একাই বান্দাকে বিপদ আপদ থেকে হেফাজত করার জন্য যথেষ্ট আল্লাহ তার বান্দাদের প্রত্যেকের উপরেই পুরা সক্ষমতা রয়েছেন তাকে হেফাজত করার জন্য আল্লাহ বলেন আমি তাকে হেফাজত করার জন্য একজন করে ফেরেস্তা আমি অবতীর্ণ করি আরে তুমি ধুলার ভিতর দিয়ে প্রবেশ করো তোমার পুরা শরীর ধুলায় দূষণিত হয়ে যায় কিন্তু দেখো না তোমার চোখের ভিতরে একটা একটা ধুলিকণাও প্রবেশ করে না কত কিছু উড়ে আসে যখনই তোমার চোখের সামনে কোনো বেলে চলে আসে দেখবা অটোমেটিক তোমার চোখের সাঁতারটা নেমে যায় এটা কি মনে করছো অটোমেটিক এমনি নামে কান্না না না যখনই কোনো এমন কিছু ঢুকতে যায় ওই সময় মুহূর্তের মধ্যে তোমার হেফাজতকারী ফেরেস্তা তোমার চোখের সাঁতারটা নামায় ফেলে এইটা তুমি তোমার ইচ্ছে তুমি নামাইতে পারো না দেখো না তুমি ঘুমিয়ে পড়ো কত কত পিঁপড়া আছে বিষাক্ত প্রাণী আছে চাইলেই তো তোমার নাকের ভিতরে ঢুকে যেতে পারে চাইলেই তো তোমার কানের ভিতরে ঢুকিয়ে যেতে পারে দেখো তো এমন খুব কম হয় যে মানুষের কানের ভিতরে এরকম মশার এরকম পিঁপড়া ঢোকে একটা মানুষ যখন মারা যায় দেখেন তো তার সাথে সাথে তার কানের ভিতরে বা কোথাও শুয়ে থাকলে রেখে দিলে কত ধরনের প্রাণী এরকম ঢুকে যায় ওই সময় থাকে না যতক্ষণ থাকা দরকার ছিল ছিল দেখবেন এরকম কত একটা যদি ছোট্ট মরা প্রাণীও যদি খাটের উপরে বিছানার উপর থাকে কত মশা পিঁপড়া এসে সেখানে খাওয়ার জন্য চলে আসে অথচ একটা মানুষ শুয়ে থাকে তাকে কামড়ানোর জন্য কোনো পিঁপড়া আসে না কারণ কি কারণ হলো আল্লাহ তালা তাকে হেফাজত করছেন আলাইকুম হাফাজা আল্লাহ বলে আমার হেফাজতকারী ফেরেস্তা তোমাকে বেষ্টন করে রাখে যেই কারণে তোমার অগোচরে তুমি ওই পিঁপড়াগুলোকে বিষাক্ত প্রাণীগুলোকে তুমি সামলাও না দূর করো না বরং আবার ওই ফেরেস্তারা সেগুলোকে হটায় দেয় কানের মধ্যে ঢুকতে দেয় না নাকের মধ্যে ঢুকতে দেয় না এটা দশ নম্বর ইনশাল্লাহ আগামী জুমা থেকে এগারো থেকে আলোচনা করবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে যারা সুন্নত পড়েনি কাবলা জুমা সুন্নত পড়ে